রমজানে ধরুন আপনার একজন আত্মীয় তার হঠাৎ করে রক্ত লাগবে লাগতে পারে না হ্যাঁ লাগতে পারে সো আপনি যদি তাকে রক্ত দান করেন সেই মুহূর্তে আপনার রোজাটা কি থাকবে না ভেঙে যাবে না রোজাটা থাকবে রোজাটা থাকবে হ্যাঁ। আপনি শিওর শিওর শিওর হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ফাইনালি অনেক দিন অপেক্ষার পর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম এবং কিঙ্গোপলি চলে এসেছে আপনাদের কাছে ভেরি একটা স্পেশাল এপিসোড নিয়ে এবং আজকের এপিসোড নিয়ে ইব্রাহিম ভাই আপনাদেরকে কিছু বলবো আজকে আমাদের স্পেশাল এপিসোডটি হচ্ছে রামাদানকে আমরা কতটা জানি এই রোজার মাসে আমরা সবাই রোজা রাখছি এবং রমজান কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সো আমরা অবশ্যই চেষ্টা করব এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে নতুন কিছু জানানোর এবং সবচেয়ে কমন যে প্রশ্নগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করার এবং আজকে আমাদের প্রত্যেক পার্টিসিপেন্ট থেকে আমরা অনুমতি নিয়ে প্রশ্ন করব এবং পার্টিসিপেশনের জন্য প্রত্যেক পার্টিসিপেন্টকে একটি করে গিফট দেওয়া হবে এবং সব প্রশ্নের উত্তর যে পারবে তার জন্য থাকছে একটি মেগা গিফট কী সেই মেগা গিফট দেখতে পুরো এপিসোড দেখুন লেটস গো তো বেসিক্যালি আজকে আমরা রামাদানকে কতটা জানি এরকম একটা স্পেশাল এপিসোড করতেছি এবং আপনার জন্য কিছু কোশ্চেন থাকবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে এক্সাইটিং গিফট থাকবে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করতে চাচ্ছেন জি চাচ্ছি আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যে সাউম বা সিয়াম যে রাখি হ্যাঁ এই সিয়াম শব্দের অর্থ কি শরীয়তের পরিভাষায় আপনি এটাকে কী বুঝেন এটা তো বলতে পারেন আচ্ছা সিয়াম শব্দের অর্থ হচ্ছে শরীয়তের পরিভাষায় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আচ্ছা, আচ্ছা। তো আমরা জেনে নিলাম ভাই আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআন হ্যাঁ। আল্লাপাক যে নাজিল করেছেন এটা কোন মাসে প্রথম নাজিল হওয়া শুরু হয় এটা বেসিক্যালি রমজান মাসে নাজিল রাইট সঠিক উত্তর দিয়েছে ভাই রমজান মাসে কোরআন নাজিল হয় মাশাল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে রমজানে ধরুন আপনার একজন আত্মীয় তার হঠাৎ করে রক্ত লাগবে লাগতে পারে না হ্যাঁ লাগতে পারে সো আপনি যদি তাকে রক্ত দান করেন সেই মুহূর্তে আপনার রোজাটা কি থাকবে না ভেঙে যাবে না রোজাটা থাকবে রোজাটা থাকবে হ্যাঁ। আপনি শিওর শিওর শিওর হ্যাঁ মাশাল্লাহ ভাই একদম সঠিক উত্তর দিয়েছে আমরা অনেকে মনে করে থাকি যে রোজা রাখলে হয়তো আমাদের রক্ত দেওয়া যাবে না বা রক্ত গ্রহণ করা যাবে না বাট ব্যাপারটা ভুল রক্ত দেওয়া যাবে সো যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই কিন্তু আপনারা রক্ত দিতে পারবেন আপনার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কঠিন প্রশ্ন করবো রোজাকে ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের কোন সুরা দিয়ে এটা আচ্ছা এটা হচ্ছে উত্তরটা কি বলে দেবো আচ্ছা হ্যাঁ, উত্তরটা থাক উত্তরটা পুরো ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন জানতে পারবেন অ্যাকচুয়ালি আমার যে পার্টনার থাকবে সেই ইনশাল্লাহ আপনাদের অ্যান্সারটা জানিয়ে দেবেন আচ্ছা সো ভাই আমাদের সাথে চারটি প্রশ্নের ব্যাপারে অংশগ্রহণ করেছে এবং দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ভাইকে আমরা একটা স্ন্যাকার্স চকলেট গিফট দিব এটি আপনি ইফতারির সময় ইনশাল্লাহ ইফতারি করবেন ধন্যবাদ আপনি খুশি তো ইনশাল্লাহ থ্যাংক ইউ আমরা তো পবিত্র রমজান মাসে সবাই রোজা রাখতেছি তাই না আপনি আমাকে বলেন যে কোন মাসে চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করি এটা আপনার মানে শাওয়াল মাসে শাওয়াল মাসে উত্তরটি সঠিক হয়েছে প্রথম উত্তর আপনি পেয়ে গেছেন মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্ন কোন মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সোয়া পাওয়া যায় এটা আপনি জিলজ মাসের মনে হয় এটা সম্ভব জিলহজ জিলহজ আপনি পারবেন আমার মনে হচ্ছে আপনি আরেকবার চেষ্টা করেন এটা ঈদের পর আপনি পারবেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন এটা মানে মানে পেটে আসতেছে মুখে আসতেছে না পেটে আসতেছে পেটে জিজ্ঞেস করলাম না আপনি এটা মূলত আপনি তো দিয়ে ফেলছেন অলরেডি একবার না জিলাস মাসে হবে উত্তরটি ভুল হয়েছে উত্তরটি শাওল মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার স্বভাব পাওয়া যায় আপনার জন্য তৃতীয় প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরার মাধ্যমে রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে সুরা দিয়ে কোন সুরার মাধ্যমে রমজান মাসে রোজা রাখাটা ফরজ করা হয়েছে মুসলিমদের জন্য সুরা ফাতে উত্তরটা ভুল হয়েছে সঠিক উত্তরটা হচ্ছে সুরা বাকারা ওকে চতুর্থ প্রশ্ন আপনার জন্য একদম ইজি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কোন মাসে চাঁদ দেখে আমরা রোজা রাখা শুরু করি শাওয়াল মাসে না একদম একদম ইজি আমরা সবাই জানি অনেকবার এই কথোপকথনে বলে ফেলছি মাসের নাম রোজা রাখি তো আমরা শাওয়াল মাসের চাঁদ দেখে তো রোজা রাখি শাওয়াল মাসের চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করি রমজান মাসের চাঁদ দেখে আমরা রোজা শুরু করি রমজান মাসের চাঁদ দেখে এই এটা আপনার আমরা জেনে নিলাম শিখে নিলাম ইনশাআল্লাহ এটা আমরা অন্যদেরকেও বলতে পারবো আর আপনার জন্য ফাইনাল একটা প্রশ্ন সেটা হচ্ছে দাউদ আলাইসাল্লাম রোজা রাখা মানে একটা পদ্ধতি অনুসরণ করতেন সেটা কি এটা ঠিক বলতে পারবো না আচ্ছা উনি একদিন রোজা রাখতেন আরেকদিন বিরতি দিতেন একদিন রোজা রাখতেন আরেকদিন বিরতি দিতেন এই পদ্ধতিতে উনি রোজা রাখতেন ধন্যবাদ ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আচ্ছা। আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আচ্ছা। আশা করি এটা দিয়ে আপনি ইফতারি করবেন আচ্ছা থ্যাংক ইউ আপনার অংশগ্রহণ করে কেমন লাগলো না ভালোই লাগলো জানতে হ্যাঁ, পারলেন পারলেন জি জি আপনাকে কি আমি কোনো জোর করেছি না না না কোনো প্রশ্নের আপনি বিব্রত বোধ করেছেন না না না ধন্যবাদ ভাই আচ্ছা আপনার দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা, অবশ্যই আল্লাহ আল্লাহ আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বছরের কয় দিন রোজা রাখা হারাম আপনি কি বলতে পারবেন বছরে ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এবং অন্য আরেকটা মনে করতেছে আরেকটু চেষ্টা করেন হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে আপনি কি বলতে পারবেন কয়দিন টোটাল মনে পড়তেছে না না মনে আচ্ছা ভাই আর মনে আছে বছরের কয়দিন রোজা রাখা হারাম তিন দিন খুব সম্ভবত আমার তিন দিন কোন কোন দিন ঈদ উল ফিতর ঈদ উল আজহা কিন্তু আরেকটা আমারও মনে আসছে আচ্ছা বেসিক্যালি বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন ঈদ উল আজহার দিন এবং ঈদ উল আজহার পরবর্তী তিন দিন সো মাসাল্লাহ আমরা শিখে গেলাম <clears throat> আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে রোজা রেখে আপনি কি রক্তদান করতে পারবেন রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে না রোজা থাকবে রোজা ভেঙে যাবে রক্তদান করলে ভেঙে যাবে ভাই কি মনে হয় রক্তদান করে রোজা রাখতে পারবেন আমার মনে হয় রক্তদান করা যাবে করা যাবে জি ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে রোজা রেখে রক্তদান করা যাবে এবং এক্ষেত্রে রোজা ভাঙবেন আল্লাহর রহমতে সো আমরা একটা কোশ্চেন শিখে গেলাম কোশ্চেনের অ্যান্সার সো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর এটি কত মাস অপেক্ষা উত্তম হাজার মাস হাজার মাস ভাইয়ের কি মনে হয় লাইলাতুল কদর কত মাস হবে উত্তম হাজার মাস মাশাল্লাহ দুই ভাই এবার চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে লাস্ট একটি প্রশ্ন করব সে প্রশ্নটি হচ্ছে রমজানের রোজা রাখার পর কোন মাসের ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সব পাওয়া যাবে আপনি রমজানের রোজা রাখলেন এবং পাশাপাশি আরও ছয়টা রোজা রাখবেন আরেকটা মাসের তাহলে আপনি সারা বছর রোজা রাখার সব পাবেন সেই মাসের নামটা কি বলতে পারবেন সাওয়াল মাসে সাওয়াল মাসের বলতে আপনি বলতে পারবেন কোন মাসের মহরম মাসের দশ এগারো এবং বারো এরকম একটা ইয়া ছিল না ব্যাপারটা এরকম না ভাই যেটা বলেছেন যে শাওয়াল মাসের অতিরিক্ত ছয় দিন রোজা রাখলে এবং রমজান মাসের রোজাগুলো রাখলে সে সমস্ত বছর রোজা রাখার সমান সব পাবে দুজন ভাই আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আমরা খুবই আনন্দিত এবং নতুন কিছু শিখতে পারলাম ভাইদেরকে আমরা ছোটোখাটো কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব ভাইয়ের জন্য একটি চকলেট আপনি ইফতারিতে খাবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য একটি চকলেট ইফতারিতে খাবেন আপনারা খুশি তো ধন্যবাদ আমাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যারা রোজা রাখে আমরা মুসলমানদের মধ্যে যারা রোজা রাখে জান্নাতে প্রবেশের জন্য তাদের জন্য একটা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে বিশেষ দরজা সেই দরজার নামটা কি রাইয়া দরজার নামটা সম্ভবত এই রোজাদারদের জন্য যে মানে যারা রোজা রাখতেছি কষ্ট করতেছি আল্লাহ তালার জন্য এরম ত্যাগ করতেছি অবশ্যই তাদের জন্য জান্নাতে বসে একটা স্পেশাল দরজা স্পেশাল দরজা আছে রোজাদারদের জন্য আলাদা সেই দরজার নামটা আমরা পারবেন ইনশাল্লাহ চেষ্টা করেন চেষ্টা করেন জানাতে তো আটটা দরজা তো মানে শুধু ওই নাম যেটা রোজাদাররা প্রবেশ করবে যদিও মনে ছিল কিন্তু এখন আসতেছে না আসবে পেটে আসলে মুখে মুখ থেকে আসবে বলেন জান্নাতুল ফেরদাউস মেবি হবে জান্নাত ফেরদৌস আসলে বেহেস্তের একটা স্তরের নাম স্তরের নাম আর যে দরজা দিয়ে সবাই প্রবেশ করবে মানে রোজাদাররা তার নাম হচ্ছে আর রাইয়ান রাইয়ান রাইয়ান রাইয়ান আপনি প্রথমে বলতে নিছিলেন মেবি হ্যাঁ বলতে নিছিলাম নো প্রবলেম আমরা সেকেন্ড পোস্টে যাই আপনি আমাকে বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম একটা মাসের একটা বারের মানে নিজস্ব দুইটা দিন রোজা রাখতে মানে সবাইকে পছন্দ করতেন বাকিরা যখন জিজ্ঞেস করছে রাখতে বলছেন সেই উপদেশও দিতেন তো আমরা সেই দুইটা বারের নাম যদি বলতেন সোমবার আর বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা উত্তরটি সঠিক ধরে নিয়েছি কারণ দুটি সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন আপনার জন্য এটা হচ্ছে পবিত্র কোরআনে রমজান মাসে ব্যাপারে স্পেশালি একটা সুরাতে বলা হয়েছে সুরাতেই মন আল্লাহ তাল্লাহ রমজান মাসকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য সেই সুরার নামটা বলতে হবে রমজান রমজান মুসলমানদের জন্য রমজান মাসকে ফরজ করা হয়েছে বৈত কোরআনের একটা সুরাতে সেই সুরার নামটা আমাদেরকে সুরার ভিতরে বলেছে হ্যাঁ অনেক সুরাতে বলেছে বলেছে কিন্তু একটা সুরাতে রমজান মাসকে ফরজ করে দেওয়া হয়েছে সেই সুরার নামটা আমরা জানতে চাই মনে পড়ছে না খুব পরিচিত সুরা আমাদের সবার চেষ্টা করি ভাই আমরা ভুল হলে কোনো সমস্যা নেই গিফট আছে আপনার জন্য সুরা সুরা বাকারা বাকারা সুরা বাকারা কোনো প্রবলেম নেই আপনাদের চতুর্থ প্রশ্ন আমরা তো জানি পবিত্র রমজান মাসের সবচেয়ে শেষ দশ দিনে আমরা একটা বিশেষ রাতকে খোঁজার চেষ্টা করি মুসলিমরা সেই রাতের নাম কি সবে কদর সবে কদর বা লাইলাতুল লাইলাতুল লাইলাতুল কদর বারাত বলা হয় কদর বলা হয় বাইরাতুল কদর আমরা এই উত্তরটাও সঠিক ধরে নিচ্ছি তো মাসাল্লাহ আপনি আমাদের সাথে পার্টিসিপেট করছেন চেষ্টা করছেন তো যতটুকু পারছেন না কেন ইনশাল্লাহ অনেক কিছু শিখেছেন দ্যাটস দ্য মেইন শিখেছি ইনশাল্লাহ তো আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা সিগার চকলেট আশা করি এটা আপনি খুব এনজয় করবেন দোয়া রাখবেন ভাই আমাদের আসসালামু আলাইকুম লাইলাতুল কদর জি লাইলাতুল কদর রামাদানের ঠিক কোন রাতটা আপনি বলতে পারবেন মানে ছাব্বিশ রমাদান রাত্রে ছাব্বিশ রমাদান রাত্রে এটা আপনি কোথায় কিভাবে জানলেন পড়েছিলাম কোথাও শুনেছিলাম এরকম কিছু আর কি বেসিক্যালি উত্তরটা পুরোপুরি সঠিক হয় নাই তার মেন উত্তরটা হবে রামাদানের শেষ দশ দিনের যে কোনো একটা বিজোর রাত সেটা হবে লাইলাতুল কদর এখন এটা স্পেসিফিকভাবে সাতাইশে রমাদান বা ছাব্বিশে রমাদানের যে রাতটা বলেন এটা বলা যাবে না এটা রাসুল হাসলাম বলেছেন রামাদানের শেষ দশ দিনের যে কোনো একটি বিজোর রাত হবে সেটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশও হতে পারে তাহলে আমরা শিখে গেলাম মাসাল্লাহ লাইলাতুল কদর কত মাস অপেক্ষা উত্তম এই মাসের ইবাদত মানে এই রাতের ইবাদতটা কত মাসের ইবাদতের চাইতে উত্তম আপনি বলতে পারবেন একশো বছর আমি বলেছি কত মাস মাস এগারো মাস আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন যে এই লাইলাতুল কদর অর্থাৎ সুরা কদরেই বলেছেন যে লাইলাতুল কদরের রাতটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তর অর্থাৎ আপনি এই রাতে যদি কোনো কিছু দান করেন সেটা হাজার মাস যাবো দান করলে যে সব হবে সেই সবটা আপনি পেয়ে যাবেন আচ্ছা <clears throat> মাসাল আমরা শিখতেছি ভাই জি জি জি আমরা রোজা রেখে অনেকেই কিন্তু চোখে সমস্যা থাকে চোখে ড্রপ দেয় তাই না জি জি তো চোখে ড্রপ দিলে কি রোজা থাকবে না রোজা ভেঙে যাবে চোখের ড্রপ রোজা থাকবে না ভেঙে যাবে আপনার কি মনে হয় আমার মনে হয় থাকবে থাকবে কেন মনে হচ্ছে থাকবে এটা চোখে ড্রপ দিলেন আপনি রোজা থাকবে মানে রোজার ভাঙার বিষয়গুলো হচ্ছে যে কিছু পান করলে বা গ্রহণ করলে তারপর এরকম কিছু করলে যা আল্লাহ রাইট মাশাল্লাহ ব্রাদার এই উত্তরটি একদম সঠিক দিয়েছে আমি আপনাকে একটু নার্ভাস করে ট্রাই করলাম বাট আপনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে একদম সঠিক উত্তরটি দিয়ে দিয়েছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আমি আরেকটি প্রশ্ন করব দেখা যাক আপনি প্রশ্নটির উত্তর দিতে পারেন কিনা আপনার জন্য ফাইনাল প্রশ্ন হচ্ছে আমরা রোজা রেখে অনেকেই বা অনেকের জ্বর আসে জ্বর আসে তার খারাপ লাগে বা ব্যথা করে সেই অবস্থাতে কি রোজা রেখে ঢুস বা সাপোজিটরি দিতে পারবে ঢুস বা সাপোজিট না এটা দেওয়া যাবে না দিলে কী হবে কারণ হালকা হয়ে যাবে বা ভেঙে যাবে এর আপনি কোথায় পাইলেন মনে হলো আচ্ছা। বেসিক্যালি রোজা রেখে সাপোজিটরি বা ঢুসো দেওয়া যাবে রোজা ভাঙবে না তো আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন আপনাদের আপনার সাথে আলাপ করলাম এবং আমরা নিজেরাও শিখতে পারলাম অপরকে শেখাতে পারলাম আপনি আমাদের সাথে যে পার্টিসিপেট করেছেন এজন্য আপনাকে আমরা একটা ছোট্ট উপহার দিতে যাচ্ছি আপনি এটা ইনশাল্লাহ ইফতারিতে খাবেন খুশি তো হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া can I talk to you for a minute হ্যাঁ বলুন একটু এদিকে আসুন আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই রমজান মাসে ঘিরে এবং হোপফুলি ইউল পার্টিসিপেট ইনশাল্লাহ আপনি যে পার্টিসিপেট করেন আপনার জন্য একটা গিফট আছে আমাদের পক্ষে সো ফার্স্ট কোয়েশ্চেন আপনার জন্য পবিত্র রমজান মাস আমরা তো পালন করছি রোজা সিয়াম রাখতেছি চেষ্টা করতেছি আমার প্রশ্ন হচ্ছে কোন মাসের চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করি শাওয়াল মাসের চাঁদ দেখে শাওয়াল মাসের চাঁদ দেখে উত্তরটি সঠিক হয়েছে হ্যাঁ? আপনার জন্য সেকেন্ড প্রশ্ন কোন মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় শাওয়াল মাসের মাশাল্লাহ ভাই উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাকে মধ্যে কোন সুরার মধ্যে মহান আল্লাহ তালা মুসলিমদেরকে রোজা রাখা ফরজ করতে বলে দিয়েছেন সরি একটু চেষ্টা করি ভাইয়া মানে কোন সুরার মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছে সুরার একটা আয়াতের মধ্যে উল্লেখ করা আছে আমরা জানি তো আচ্ছা এটা হচ্ছে সুরা বাকারা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা মাসাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের উম্মত হিসাবে আমরা চেষ্টা করতেছি ওনার সব সুন্নাকে ফলো করার সো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মানে পুরো সপ্তাহের দুইটা দিন রোজা রাখতে খুব পছন্দ করতেন এবং রাখতেনও সেই দুইটা বার কী কী বলা যেতে পারে সোমবার সোমবার ওকে একটা পার্ট রাইট ভাইয়া পারতেছে মার্শাল্লাহ সোমবার আর একটা মেবি শুক্রবার আরেকবার ট্রাই করেন ভাই সোমবারটা কারেক্ট হয়েছে আরেকটা বাচ্চা তাহলে রবিবার সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন হচ্ছে হজ আমরা ভাইয়ার পার্টিসিপেশনের জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা এই চকলেট আপনাকে দিয়ে যাচ্ছি hope you will be happy আপনারা পার্টিসিপেট করে কেমন লেগেছে ভালো লেগেছে জান্নাতের একটা স্পেশাল দরজা থাকবে যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবে সেই দরজাটার নাম কি কোয়েশ্চেন করেন জান্নাতের একটা স্পেশাল দরজা আছে সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা বা যারা রোজার প্রতি পৃথিবীতে খুবই আগ্রহ মানে আগ্রহী ছিল আর কি বেশি বেশি রোজা রাখতো তারাই প্রবেশ করতে পারবে জান্নাতুল ফেরদৌস আচ্ছা জান্নাতুল আপনি জান্নাতের নাম বলেছেন ভাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি অ্যানসার পারেন এই আমাদের এই ভাই অনেক এক্সাইটেড মনে হচ্ছে জি রায়ান রায়ান মাশাআল্লাহ চমৎকার উত্তর নেক্সট প্রশ্নটি করবে তুষার ভাই আমরা জাকাত সম্বন্ধে সবাই ধারণা রাখি জাকাত যদি নিসাব পরিমাণ সম্পত্তি হয় আমাদেরকে দিতে হবে এটা একটা ইসলামিক রুল সবাইকে ফলো করতে হবে মুসলিম হিসেবে আমার প্রশ্নটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পত্তি শতকরা কত ভাগ জাকাত দিতে হয় সরি সরি জানি না শতকরা কত ভাগ মানে একটা পার্সেন্টেজের উল্লেখ সরি আমি জানি না চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ আমি পার্সেন্টেজটা বলুন পার্সেন্টেজ আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট জি ওনার সাথে একমত জি জি একমত আড়াই পার্সেন্ট জি উত্তরটি সঠিক হয়েছে আমরা নিচার পরিমাণ সম্পত্তির আড়াই পার্সেন্ট শতকরা ভাগে জাকাত দিব তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে ধরেন আপনি সরকারি বিজ্ঞান কলেজে আপনারা পড়েন সো সরকারি বিজ্ঞান কলেজ থেকে আপনাদের বাসাটা অনেক দূরে সো যাওয়ার সময় রাস্তায় বাসে যাচ্ছেন বাসে যাওয়ার সময় আপনার অনিচ্ছাকৃতভাবে বমি এসে বলল সো আপনি বমি করে ফেললেন আপনার রোজাটা কি থাকবে না ভেঙে যাবে না থাকবে অবশ্যই আপনি কিন্তু করছেন জি মানে- যদি কেউ বমি করে ফেলেন আপনার রোজাটা ভাঙবে না আমরা পবিত্র কোরআন একটা সুরা সম্বন্ধে জানি যেখানে হাজার বছর অপেক্ষা উত্তম একটা মাসের কথা বলা হয়েছে সেই রাতকে সেই পবিত্র রাতকে রমজান মাসের একটা স্পেশাল সময়ে তালাশ করতে বলা হয়েছে বা খুঁজতে বলা হয়েছে সেই পবিত্র রাতের নামটা কি একই প্রশ্ন মানে উত্তরটা পারার পরে প্রশ্নটা শেষ করে নেই কবে কবে এটা খুঁজতে বলা হয়েছে আমাদের সাথে নতুন একজন পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে একুশ তেইশ পঁচিশ উনত্রিশ সাতাশ শেষ দশ দিনের অনুসন্ধান করতে বলা হয়েছে উত্তরটি সঠিক হয়েছে এই মাসের সাথে একটা রিলেটেড উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করি এই রাতকে কেন্দ্র করে একটি স্পেশাল সুরা নাজিল করা হয়েছে সুরার নামটা কি সুরা বলতে পারতেছেন না আপনি আমি সঠিক না এটা ওনারা পারেন নাই আমি ওনাদেরকে একটা চান্স দিই লাস্ট একটা চান্স পবিত্র কোরআনে ভাই ভাইয়ের উত্তরটা সরে গেছে আমি সবার উদ্দেশ্যে আরেকটা চান্স দিচ্ছি আর কি শেষ প্রশ্ন এটা আমি আর এইভাবে মিলেই করি পবিত্র কোরআনে একটা নির্দিষ্ট সুরা আছে যেখানে আমাদের রমজান মাসকে রোজা রাখার জন্য ফরজ করে দেওয়া হয়েছে আপনাদের বলতে হবে সেই সুরাটার নাম কি কোন সুরাতে রোজাকে ফরস করার ব্যাপারে বলা হয়েছে যে তোমাদের উপর রোজাকে ফরস করা হলো সো সেই সুরাটার নাম বলতে পারবেন ভাই পারবেন না ভাই ভাই না না সুরার নামটা বললেই হবে শুধু সুরার নাম আর রহমান আর রহমান আপনার আর রহমান আচ্ছা বেসিক্যালি এটা হচ্ছে সুরা বাকারাতে বলা হয়েছে সুরা বাকারাতে রোজাকে ফরস করা হয়েছে মাশাআল্লাহ আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আপনাদেরকে আমরা কিছু ছোটোখাটো গিফট দেওয়ার চেষ্টা করব সো গিফটগুলো অবশ্যই নেবেন আপনি পরে আসছেন আপনি পরে আসছেন তাই আপনার গিফটটা আমি দিচ্ছি আপনার একটা ইফতারি করবেন হ্যাঁ ইনশাল্লাহ লাইলাতুল কদরে অন্যান্য ফেরেস্তার সাথে একজন বিশেষ ফেরেস্তা সম্মানিত বিশেষ ফেরেস্তা পৃথিবীতে আগমন করেন আপনি কি বলতে পারবেন সেই ফেরেস্তার নাম কি জিব্রাইল আলাই সালাম আসেন প্রথম কাবা করে নামেন উনি এবং আল্লাহ তাকেই পাঠান যে অবস্থানটা দেখে আসো কি অবস্থায় আছে সবাই তারপরে আমি যাইনি ব্যাপার বিষয়টা এরকম মাশাআল্লাহ ভাই চমৎকার ভাবে অ্যানসার দিয়ে যাচ্ছে এবং যেগুলো আমি ভাবতেছিলাম উনি পারবে কিন্তু সেগুলো উনি পেরে যাচ্ছে মানে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে বছরের ঠিক কয় দিন রোজা রাখা হারাম এবং কি কি দিন বলতে পারবেন ঈদের দুইটা দিন এছাড়া আমি যতদূর জানি ঈদের দুইটা দিন রোজা রাখা যায় না যদিও কোরবানি ঈদে কোরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত খাইতে হয় না এরকম একটা নির্দেশ আছে এবং কোরবানির পরের তিন দিন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত তবে এর সাথে আরও অ্যাড হবে যে কুরবানির ঈদের পরবর্তী তিন দিন হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে না খাওয়া যাবে না মানে রোজা রাখা যাবে না রোজা রাখা যাবে নিষেধ আছে এটা। নিষেধ আছে সো আপনার জন্য লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন আমরা যদি সাহারি না খাই হুম সাহারি না খেয়ে রোজা রাখতে পারবো অবশ্যই পারবো আমার নিয়তটা হচ্ছে আসল সেইরিটা হচ্ছে একটা ফর্মালিটি নবীজির সুন্নত নবীজি একটা খেজুর খাইতেন বা কিছু একটা খাইতেন কিন্তু আপনার ইচ্ছা যদি থাকে আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে আল্লাহকে ভয়ে তো আমরা রোজাটা রাখি কাউকে লোক দেখানোর জন্য আমরা রোজা রাখি না আমরা আল্লাহকে দেখান আল্লাহকে ভয় পেয়ে তার হুকুম মানি আমার যদি ইচ্ছা থাকে নিয়ত থাকে আমি নিয়ত করে ঘুমাইলাম উঠতে না পারলাম অ্যাক্সিডেন্টলি সেই রোজাটা হয়ে যায় মাশাল্লাহ ভাই চমৎকারভাবে উত্তর দিয়েছেন আশা করি ভাইয়ের উত্তরগুলো সবার অনেক কাজে লাগবে ভাই আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এজন্য আমরা আপনাকে ছোট একটি গিফট দিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনি ইফতারিতে ব্যবহার করবেন ধন্যবাদ আপনি খুশি তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা একটা কাজ করি এই পাশে একটা গ্রুপ এই পাশে একটা গ্রুপ করে নাইস সো আপনাদের একটা গ্রুপ আপনাদের একটা গ্রুপ আপনাদের সবাইকে অনুমতি নিয়ে প্রশ্ন করতেছি যদি না পারেন না বলবেন পারলে অবশ্যই পার্টিসিপেট করবেন রাইট অবশ্যই সবাই অনুমতি আছে ওকে হ্যাঁ, মাসাল্লাহ আমরা প্রথম প্রশ্ন করছি এই গ্রুপকে যে পারবেন সে আনসার দিবেন হ্যাঁ আমরা যে রোজা রাখি কোন মাসের চাঁদ দেখে রোজা রাখা শুরু করি কোন মাসের যে কোনো একজন উত্তর দেন শ্রাবণ মাসের শ্রাবণ মাসের আপনি শ্রাবণ মাসের শ্রাবণ মাসের চাঁদ দেখে আমরা রোজা রাখা শুরু করি শ্রাবণ মাসের উত্তরটা কি রাইট না wrong right right right right Ibrahim ভাই রং আহা রমজান কি নাম ইরফান ইরফানের জন্য একটা জোরে তালি হবে গাইজ আমার তালি আমি দেখছি এর হলো মানে একজন প্লেয়ার পাওয়া গেল মানে ভালো প্লেয়ার যে খেলতে পারে সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন আমরা এই টিমকে করতে যাচ্ছি সেটা হচ্ছে বছরে ঠিক কয় দিন রোজা রাখা হারাম এবং কি কি দিন কয়দিন আর কি এক অ্যাকচুয়ালি ঈদের ঈদের দিন রোজা রাখা তারপর ঈদের দিন রোজা রাখা ঈদের দিন ঈদের মাছটা খুলে একটু ভালো হতো ঈদের দিন ঈদের দিন আপনি ঈদের দিন একদিন ঈদের দিন একদিন ঈদের দিন বছরের ঠিক কয় দিন রোজা রাখা হারাম এবং কি কি দিন পাঁচ দিন আপনি বলেন কোন পাঁচ দিন কোন পাঁচ দিন ঈদের দিন ঈদের দিন আমি আসতেছি আপনার কাছে আসতেছি আপনি বলেন আপনি বলেন দুই ঈদে আর কুরবানির পরে তিন দিন তালি হয়ে যাবে তালিটা আমরা না দেই সমস্যা নাই আমাদের কাছে মনে হচ্ছে একবার এই টিম জিতে এই টিম কিন্তু জিতে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমরা চলে যাচ্ছি প্রশ্নটা খুব সহজ আশা করি সব টিমই আনসার দেওয়ার মতো কোন মাসের চাঁদ দেখে উল ফিতর পালন করা হয় জিল হজ মাসের জিল হজ মাসে রমজান মাসে রমজান মাসে কোন মাসের চাঁদ দেখে ঈদ উল ফিতর পালন করা হয় জিল হজ মাসে জিল হজ মাস জিল হজ মাসে জিল হজ মাস জিল হজ মাস গাইজ আমরা কিন্তু এবার সঠিক উত্তর পেতে পেতেও পেলাম না কারণ সঠিক উত্তর হচ্ছে শাওয়াল মাস তৃতীয় প্রশ্ন করে ফেলি এই গ্রুপকে জিজ্ঞেস করি কোন মাসে ছয়টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার স্বভাব পাওয়া যায় মানে আপনি রমজানের রোজা রাখবেন তারপরে আরেকটা মাসের ছয়টা রোজা রাখলে আপনি সারা বছর রোজা রাখার সমান সব পাবেন ছয়টা রোজা রাখা ওইটাই তো সেটা মানে কোন মাসে মাসের নামটা জানতে মাসের নাম রমজান মাস রমজান মাস রমজান মাস রমজান রমজান মাস শাওয়াল রমজানের পরে শাওয়াল মাসই এবার এই গ্রুপ জিতে গেছে মাশাআল্লাহ একবার এই বন্ধুদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা চলে যাওয়ার পর কি হবে জানি না ফোর্থ কোশ্চেনে চলে যাচ্ছি সো আমরা আপনাদের কাছে ফাইনাল লাস্ট যে কোশ্চেন করতে যাব সেটা হচ্ছে রোজা রেখে আপনি কি রক্তদান করতে পারবেন যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে আমি রক্তদান করতে পারবো সমস্যা নেই শিওর আপনি শিওর আপনি কি মনে হয় রাখা যায় না সঠিক না ভুল বলেছে ভুল ভুল বলেছে আপনার কি মনে হয় সঠিক না ভুল ভুল ভুল কেন মনে হলো ভুল রোজা রেখে রাখতে দেওয়া যায় না রাখতে দেওয়া যায় না আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে রোজা রেখে রাখতে সঠিক হবে সঠিক হবে আচ্ছা রোজা রেখে আপনি যদি মুখ ভর্তি বমি করেন ইচ্ছা করে আপনার রোজা থাকবে না থাকবে না যদি অনিচ্ছাকৃতভাবে বমি করেন রোজা থাকছে মাশাল্লাহ ওনারা সঠিক উত্তর দিয়েছে এবং এই ভাই সঠিক উত্তর দিয়েছে সো আমি বলতে পারি যে অ্যাট দ্য ফাইনাল মোমেন্ট দুই টিমই উইন করেছে তো ভেরি এক্সাইটেড আমরা সবাই যে আসলে দুইটা টিমই উইন করেছে এবং তারা বেশ ভালো করেছে পারফরমেন্স তো তানভীর ভাই কি মনে হচ্ছে দুই টিমের আমার মনে হয় দুই টিমকে আমরা আমাদের দিক থেকে একটা পুরস্কার দিতে পারি যদিও তারা সম্পূর্ণ সঠিক উত্তর না দিতে পারলো পার্টিসিপেট করেছে এবং চেষ্টা করছে that's a very big thing আমাদের ইয়াং জেনারেশনে যারা আছেন আপনারা দেখতে পারেন মানে এই ছেলেগুলো ইনশাল্লাহ আরও পড়াশোনা করবে আরও জানবে রমজানে আমরা রোজা রাখার জন্য মুসলিম হিসাবে একটা পবিত্র অবস্থায় আমরা থাকি আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন আমরা হয়তো জান্নাতে যাব রোজাদার ব্যক্তি রোজা রাখার জন্য জান্নাতে একটা বিশেষ দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবে সেই দরজার নামটা বলতে রায়ান রায়ান দরজা কিন্তু অনেকগুলো ব্যক্তি রোজাদারদের জন্য শুধু রায়ান দরজাটাই ভাইদের উত্তরটি সঠিক হয়েছে শেষ একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই করব রমজান মাসে একটা উদ্দেশ্য সবারই থাকে কিন্তু বছরের সর্বশ্রেষ্ঠ রাত সম্বন্ধে আমরা একটা খবর শুনেছি সেই রাতের নামটা কি লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর তালাশ করতে আমাদেরকে নির্দেশ করা হয়েছে সেটা কবে কবে রমজানের শেষ বেজর মাস দশ দিনের বেজর মাসগুলোতে মানে রমজানের মানে লাস্টের বেজর মাসগুলো ইয়া দিনগুলোতে আর কি বেজর দিনগুলোতে বেজর দিনগুলোতে শেষ থেকে কত দশ দিন শেষ শেষ দশ দিনের একুশ দশ দিনের পঁচিশ সাতাশ আপনার উত্তরটা সরে গেছে আপনার উত্তরটা সরে গেছে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার সো আজকের একদম এপিসোড আমরা শেষ মুহূর্তে চলে আসছি কিন্তু একটা বিশেষ বিষয়ে আমরা আলামিন ভাই থেকে জানবো আলামিন ভাই মুসলিম হিসেবে তো ভাই আমরা রোজা রাখতেছি অনেকগুলো রমজান মাস শেষ হয়ে একদম ঈদের কাছাকাছি আমরা চলে আসছি তো একটা দুঃখের বিষয় আমরা অনেকেই রমজান মাসে ঠিক সেই গুরুত্বটা দিয়ে উঠতে পারতেছি না মানে টিপিক্যাল একটা রমজানের মতোই এই রমজানটাও শেষ হয়ে যাচ্ছে আমাদের আল্লাহ তালার সাথে কানেকশন বৃদ্ধি করা যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেসব বিষয়ে আমরা একদম কেমন গা ছাড়া দিয়ে উঠছি তো সব মিলা যদি আপনি আমাদেরকে একটা টোটাল গাইডলাইন দিতেন বা বলতেন কীভাবে আমরা আসলে রমজানকে ইউটিলাইজ করতে পারি নাহমাদ নসল্লি রসুল হিল কারিমাবাদ মূলত ভাই আসলে কি আমরা কোরআন অনুধাবন না করার কারণেই আজকে আমরা আপনি যেটা বললেন যে রমজানকে গুরুত্ব দেওয়া দিচ্ছি না কোরআন সোরা বাকারায় একশো তিরাশি নম্বর আয়তে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন যে হে মুমিনগণ তোমাদের উপরে সিএমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করেছিল তোমাদের তোমাদের গন্ধের উপর কেন খরচ করা হয়েছিল মুত্তাকি তোমাদের জন্য মুত্তাকি হতে পারো তাহলে আমরা যদি কোরআনটাকে অনুধাবন করতাম কারণ রমজানকে কিন্তু কোরআনের মাস বলা হয় যেমন আপনার আমরা জানি যে লায়াতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরকে কিন্তু আল্লাহ সুবহানাহু এতটাই মর্যাদাবান করেছে আপনি দেখবেন কোরআনের সংস্কৃতি যেটাই আসে সেটা কিন্তু মর্যাদাবান হয়ে যাচ্ছে রমজান মাস মর্যাদাবান কেন কোরআনের জন্য কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরটা কেন আপনার মর্যাদাবান কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে এটা কিন্তু সর্ব মাসে হাজার মাসে থেকে উত্তম তাহলে আমরা যদি সবাই কোরআনটাকে অনুধাবন না করতে পারার কারণে আমরা এই রমজানকে আসলে আমরা হেলা খেলা বা অ্যাজ এ মানে একটা মানে আমাদের পার্টির মতো আর কি যে চা নাস্তা খাওয়া বা মুড়ি মাখা খাওয়া এটাকে এটার মধ্যে সীমাবদ্ধ তা আমার মনে হয় যে আমরা যদি কোরআনটাকে মানে লিগেলি পড়তে পারি এবং রাসুল সাল্লাহ ইসলামের যে রমজান মাস আগে যেমন আপনারা রাহুল ইসলাম শাহবান মাসে যেভাবে সিয়াম রাখতেন রমজান মাসে প্রস্তুতি নিতেন আমরা দেখি বা আমরা দেখেছি হাদিস দ্বারা প্রমাণিত তো এই যে ব্যাপারগুলোকে আমরা অধ্যয়ন করি না আমরা অনুধাবন করার চেষ্টা করি না আমরা মনে করি যে আমরা মুসলিম নামে আমরা আসি মুসলিম বাস এতটুকুই যথেষ্ট আমাদের জন্য কিন্তু না আমাদের জন্য কোরআনকে ফরজ করা হয়েছে কোরআন পড়া আমাদের জন্য ফরজ করা হয়েছে এই করে বিসমি রব্বিক আল্লাহ খলাক যে পড়া তোমার প্রভুর নামে তো আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করছেন যে কেন আমরা এরকম মানে মানে একটু কোরআন আমরা রমজানটাকে অন্যরকমভাবে পালন করছি এর মূল কারণটাই আমার মনে হয় কোরআন থেকে দূরে থাকা ইব্রাহিম আলমিন আমার আলামিন ভাইয়ের কাছে জানার বিষয় হচ্ছে যে ভাই অনেকেই থাকে যারা নতুন নতুন ইসলামে এসেছে যেমন আপনি নও মুসলিম ছিলেন তো তাদের ব্যাপারে স্পেশালি রমজানে কি করতে বলবেন আসলে আলহামদুলিল্লাহ যারা এই সময়টায় ইসলামে আসছে মানে এটা তো তাদের কাছে মানে মানে কি বলবো এটা আসলে বোনাসের উপরে বোনাস মানে এক তারা ইসলামে আসার সাথে সাথে তাদের গুণা মাফ হয়ে গেছে এবং এমন একটা মাস পাইছে যে মাসটা তারা এখন যদি আমল করে যেমন তাদের আগের যে গুণা ছিল বাইশ বছরে যারা যারা ধরেন কেউ চব্বিশ বা পঁচিশ বছর ইসলাম গ্রহণ করেছে সে পঁচিশ বছরের গুণাটা না সোয়াব তারা পরিবর্তন করেছে কিন্তু আবার রমজান পাওয়ার সাথে সাথে সে আবার কি পাচ্ছে হাজার মাস থেকে উত্তম একটা মাস পাচ্ছে যেখানে সে এক প্রাপ সুবান আল্লাহ বললে হাজার মাস সুবান আল্লাহ বললে যে সোয়াবটা হবে সে সোয়াবটা কিন্তু সে পেয়ে যাচ্ছে তাহলে একজন ন মুসলিম এমনি এলো বোনাস পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার সকল গুণা তো মাফ প্লাস এটা কি সোয়াব তারপরে আবার সে যদি রমজান মাসের শেষ দশক বেজর রাতগুলোতে যদি শুধু এবাদত করে সে যদি পেয়ে যায় কদরের রাত তাহলে সে কি পাচ্ছে একবার সুবরাল্লাহ বললে হাজারবার সুবরাল্লাহ একবার এক টাকা দান করলে হাজার টাকা দান করার সোয়াব সে কি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে রমজান মাসটা আসলে আমাদের মানে কি বলবো মানে বোনাস নেওয়ার টাইম মানে এই সারা বছর যাই করছি রমজান মাসটাকে গুরুত্ব দিয়ে অন্তত সামনে যে আমাদের সবে কদর আসতেছে এই সবে কদরের রাতগুলোতে বেশি বেশি ইবাদত করে হাজার মাস থেকে উত্তম গুলো কালেক্ট করা আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য আমি মনে করি আলামিন ভাইয়ের বক্তব্যে মাসাল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পেলাম আমরা যদি এটাকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগাই শুধুমাত্র লেকচার শুনে বা বন্ধ না করে নিজেদের জীবনে আমল না করে তাহলে এটার কোনো গুরুত্ব আমরা ফিল করব না এবং আজকে না হোক কালকে হোক পরশু দিন একদিন না একদিন তো যেতে হবে ভাই যাওয়ার পরে যেন আল্লাহর মুখোমুখি আমরা আমাদের এই আমলগুলোকে খুব গর্বের সাথে বলতে পারি যে আল্লাহ আমি এটুকু করছি তোমার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এটুকু ফলো করছি এটুকু যেন বলতে পারি এই টফিক আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিক না করতে পারলে আমরা চেষ্টা করছি চেষ্টা করছি চেষ্টা করতে করতে আমরা মৃত্যুবরণ করছি আর আমি জানি অনেকে অফিস আদালত স্কুল কলেজ এগুলো নিয়ে মহা ব্যস্ত ভাই একদম অন্য কিছু করার টাইম নেই অনেকে রোজাও বন্ধ করে দিছি মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এর জন্য আমি বলবো ভাই এই টেম্পোরারি দুনিয়া এইটুকু রেজাল্ট নিয়ে আখিরাতের বিশাল জীবনে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমি মনে হচ্ছে না বাট আমরা যদি এই রমজান মাসকেই কাজে লাগাই তাহলে আমরা মনে হয় হাজার মাস ইবাদত করার যে সবটা পেতাম সেটা এই মাসেই নিয়ে ফেলতাম এরকম একটা সুযোগ আল্লাহ তালা আমরা সবাইকে দিক রমজান মাসকে আরও ভালোভাবে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তালা আমাদের ফাইনালি আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করতে যাচ্ছি তো এপিসোডের মধ্যে সবারই পারমিশন নেওয়া হয়েছিল তারপরে যদি এপিসোডের কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই এপিসোডটি করার একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরা শিখছি এবং অপর অপরদেরকে শেখানোর জন্য কিছু না কিছুভাবে চেষ্টা করে যাচ্ছি তার জন্য আজকের এই আয়োজন সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না হয়তো আমরা নেক্সট টাইম অন্য কোনো স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারি so till then take care আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ